দীর্ঘ সাতাশ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন বিল গেটস এবং তার স্ত্রী মিলিন্ডা টুইটার অ্যাকাউন্টে বিল গেটস তাদের বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রকম আলোচনা এবং সমালোচনা তারা সুখী দম্পতির প্রতিচ্ছবি ছিলেন মিলিন্ডা উনিশশো সালে বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেওয়ার পর তাদের প্রথম পরিচয় হয় বিলিয়নার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল এবং মেরিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করে তাদের এই সিদ্ধান্তে হতবাক পুরো বিশ্ব কিন্তু এখনও জানা যায়নি তাদের বিচ্ছেদের কারণ তো ভিওর্স আজকের আমাদের এই ভিডিওতে থাকছে এই নিয়ে বিস্তারিত বিচ্ছেদের পর মিলিন্ডা কি পরিমাণ সম্পত্তি পাবেন এবং কি বা কারণ থাকতে পারে এই বিচ্ছেদের পিছনে তো চলুন আর দেরি না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক করোনার মহামারীর মাঝেও আগের থেকে আরও কয়েক গুণ ফুলে ফেঁপে উঠেছে বিশ্বের এই প্রধান ধনকুবের সম্পত্তি কিন্তু তারপরেও সুখ ছিল না তার সংসারে অবশেষে দীর্ঘ জল্পনার পর বিল এবং মিলিন্ডা গেটস তাদের বিয়ের সাতাশ বছর পর এসে তাদের বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আর আমরা বিশ্বাস করতে পারি না এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছেন আমাদের সম্পর্কটিকে নিয়ে অনেক চিন্তা ভাবনা এবং কাজের পর আমাদের এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি কি আছে এর নৈপথ্যে তবে এ নিয়ে গুঞ্জনের শেষ নেই এবং বলা হচ্ছে এটি হবে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের মতে বিশ্বের বর্তমান চতুর্থ এবং সাবেক প্রথম ধনীর বর্তমান সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার এর কত ভাগ মিলিন্ডাকে দিবেন তা নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা চলছে বছর দুয়েক আগে বিশ্বের অন্যতম ধনী জেব বেজোস এবং তার স্ত্রী ম্যাকিনজের বিচ্ছেদ ঘটে সেই সময় ম্যাকেনজি তার ধনকুবের পার্টনারের কাছ থেকে পেয়েছিলেন আটত্রিশ বিলিয়ন পরিমাণ সম্পত্তি মিলিন্ডা কি এর চেয়েও বেশি সম্পত্তি পাবেন বিল গেটসের সম্পদশালায় রয়েছে প্রায় দুই লাখ একচল্লিশ হাজার একরের কৃষি জমি যা ছড়িয়ে আছে আঠারোটি রাজ্য জুড়ে তাদের বাড়ি আছে পাঁচটি রাজ্যে আর আছে দামি গাড়ির বহর তার মাঝে একটি দুই মিলিয়ন ডলারের স্পোর্টসের গাড়ি শৈল্পিক সম্পদশালায় রয়েছে লিওনার্ডো দ্য ভেন্সি লিখিত তার ব্যক্তিগত নোটবুক যেটি বিল গেটস নিলামে কিনেছিলেন তিন কোটি ডলার দিয়ে এবং মাইক্রোসফট এবং বিভিন্ন খ্যাতিনাম প্রতিষ্ঠানের মালিকানা তার তো আছেই তো বিল গেটসের সম্পত্তির কি পরিমাণ অংশ মিলিন্ডা পাচ্ছেন তার সময়ই বলে দেবে তো মিলিন্ডা দ্রুত বিবাহ বিচ্ছেদ কার্যের আবেদন জানিয়েছে আদালতের কাছে সেখানে কোনো ধরনের ভরণ পোষণ দাবি করা হয়নি দুই সালে বিল গেটস ঘোষণা দেন তিনি সন্তানদেরকে কোনো সম্পত্তি দেবেন না তিনি প্রত্যেকের জন্য এক কোটি ডলারের ট্রাস্ট তৈরি করে রেখেছেন যা সন্তানরা পাবে বিলের মৃত্যুর পর অখাত সম্পদের প্রাচুর্যে তার সন্তানেরা কখনোই যেন কর্মস্পৃহা হারিয়ে না ফেলে সেই জন্যই এমন অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন বিল গেটস শুধু কি তাই চোদ্দ বছর বয়স পর্যন্ত বড় মেয়ে জেনিমার গেটসকে কোনো মোবাইল ফোনও দেননি নিঃসন্দেহে পরিবার এবং সমাজের জন্য ভালো উদ্যোগ আছে বিল এবং মিলিন্ডার বিশ্বের বৃহৎ অন্যতম ধাতব্য সংস্থাও চালিয়েছেন একসাথে তবু কথাই বলে সব ভালো তার শেষ ভালো যান তো এই চলার শেষে এসেও বিল মিলিন্ডা এই কথা মনে রাখবেন বিল গেটস এবং মিলিন্ডার এই বিবাহ বিচ্ছেদ থেকে বেশ কিছু ব্যাপারে শিক্ষা নেওয়ার বিষয় আছে প্রথম কথা হচ্ছে দুটো মানুষের মাঝে অগাধ সম্পত্তি থাকলে যে সম্পর্কের পরিমাণ ভালো হবে এমন কোনো কথা নেই আমাদের বাবা মারা মেয়েকে পাত্রস্থ করার সময় তারা সিকিউরিটি খোঁজেন সবচেয়ে বেশি তাদের চাই টাকার কুমির অথবা বিশেষ ক্যাডার বর আর এই কাজটি করতে গিয়ে কত ছেলে মেয়ের যে হৃদয় ভাঙ্গের কারণ হয়েছে সেই হিসাব কেউ রাখে না টাকা যে সুখ আনে না এবং সম্পর্ক মজবুত করে না সেটা এখনকার বাবা মায়েরা বুঝতেই চান না বিশ্বের এই ধনকুবের দম্পতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালো শুধু টাকা থাকলে সম্পর্ক স্থায়িত্ব বৃদ্ধি হয় না ছ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে আমার ভিডিও সবার আগে পান ধন্যবাদ